আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন রায়হান কম্পিউটার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম আজকে আমি আপনাদেরকে কিছু মনিটর নিয়ে আলোচনা করব আমাদের স্টকে যে যে মনিটরগুলো রয়েছে সবগুলো আপনাদেরকে বিস্তারিত আজকে বলে দেব এবং আপনারা যারা চাচ্ছেন যে ইউজ মনিটর কিনবেন তারা অবশ্যই আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন সো আর দেরি করবো না চলুন আমরা ভিডিওটি শুরু করি প্রথমত আমরা শুরু করব সতেরো ইঞ্চি মনিটর দিয়ে আপনারা যারা চাচ্ছেন যে এইচপি এবং ডেলের সতেরো ইঞ্চি মনিটর নেবেন তারা আমাদের কাছে নিতে পারবেন প্রথম যে মনিটরটি আমরা দেখাবো সেটা হচ্ছে সতেরো ইঞ্চি আপনার এসপি ব্র্যান্ডের আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসপি ব্র্যান্ডের একটি সতেরো ইঞ্চি মনিটর আর যেটার মডেলটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই এসপি ব্র্যান্ডের সতেরো ইঞ্চি মনিটরগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের স্টকে পর্যাপ্ত পরিমাণে রয়েছে এবং এটার পিছন দিকে রয়েছে বিজিএ বোর্ড এবং পাওয়ার বোর্ড এবং এগুলো আমাদের কাছ থেকে ইউজ পরিমাণে নিতে পারবেন আমরা সবগুলোতে ভিডিওতে আনা সম্ভব না সতেরো ইঞ্চি মনিটরগুলো মাত্র চার হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন সো বন্ধুরা আর দেরি করবো না আমরা পরবর্তী আপনার উনিশ ইঞ্চি মনিটর যাচ্ছি যারা যাচ্ছেন যে ডেলের উনিশ ইঞ্চি মনিটর নিতে তারা অবশ্যই ভিডিওটি দেখুন আমাদের কাছে ডেলেরও উনিশ ইঞ্চি মনিটর রয়েছে যেটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ডেলের ব্র্যান্ডিংটা এবং এটাও আপনার আমাদের কাছে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ডেলের যে উনিশ ইঞ্চি এটার মডেলটা আপনারা অবশ্যই দেখুন আপনারা অনেকেই প্রশ্ন করেন ভাই আপনার মনিটর মডেলগুলো আপনারা দেখান না কেন ভাই এই যে মডেলগুলো আমি আপনাকে দেখিয়ে দিলাম এবং আপনার প্রত্যেক উনিশ ইঞ্চি মনিটরগুলো এখন পাঁচ হাজার দুশো টাকা করে আমাদের কাছে নিতে পারবেন আমাদেরকে আমরা উনিশ ইঞ্চি আপনার ডেলের মনিটর পাঁচ হাজার দুশো টাকা এবং উনিশ ইঞ্চি এসপি যারা নিতে যাচ্ছেন আমাদের কাছে এসপিরও রয়েছে এসপি যারা নিতে যাচ্ছেন তারাও নিতে পারবেন এগুলো আপনার পাঁচ হাজার দুশো টাকা করে এবং আমাদের কাছে অর্ডার করার নিয়ম হচ্ছে প্রথমত আপনারা আমাদেরকে তিনশো টাকা অ্যাডভান্স করবেন কুরিয়ার চার্জ আর বাকি টাকা আমরা কন্ডিশন করে দেব আর আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে অবশ্যই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সব রয়েছে আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছে প্রত্যেকটি প্রোডাক্ট কিনে নিতে পারবেন এবং আমাদের কাছে আরও ইউজ পরিমাণে আপনার যারা চাচ্ছেন যে ইউজ আপনার ইউ পেজ নেবেন তারা পুরাতন ইউ আমাদের কাছে নিতে পারবেন ইউজ ইউ আমাদের স্টকে প্রচুর পরিমাণে রয়েছে আরও এবং আমাদের কাছে রয়েছে এখন বর্তমানে চার পিস অ্যাভেলেবেল রয়েছে এবং যারা চাচ্ছেন যে ইউজ ব্র্যান্ড পিসি নেবেন তারাও আমাদের কাছে নিতে পারবেন সকল প্রোডাক্ট কম্পিউটার অ্যাক্সেসরিজ আমাদের কাছে পেয়ে যাবেন এবং আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে কল করে আমাদের কাছে প্রত্যেকটি অ্যাক্সেসরিজ কালেক্ট করতে পারবেন সো আজকে ভিডিও এই পর্যন্ত হই আগামী ভিডিও দেখার জন্য অবশ্যই রায়হান কম্পিউটার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে